सुग मथा डाकुना आज अॼुकल्ह माय सुहाग मथा डक কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে সারা Shut করুণাময় সোহাগ মাখা ডাক ডাকো না আজ করুণাময় সোহাগ सुहाग मखा दुदा पूरा अॼुकल्ह माई सुहाग मखाड़ तुड़ पूरा